السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين وهو يقول القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين نعوذ بكلمة الله التامات من شر ما خلق الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ আজাল আজকে আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে মসজিদে এসে জুমার খুদ্া শ্রবণ এবং সলাৎ আদায়ের উদ্দেশ্যে একত্রিত করেছেন সেই মহান রবের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দুধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি উপস্থিত মুসল্লি কেরাম আজকের জুমার খুদ্বার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান বা কেয়ামতের শহর ঢাকা এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সারগর্ভ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজাল ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআন করিমের সুরাতুল নাহাল এর উননব্বই নম্বর আয়াত থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন এই আয়তে বলেছেন আউবুবিল্লাহ মিনা শৈতানি রজিম ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়াহুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ বলেছেন হেনবি আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি হেনবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তিবিয়ান মানে ব্যাখ্যা কুল্লিশাই প্রত্যেকটা বিষয়ের এবং ওয়াহুদান এবং এটা হচ্ছে ও ওরহমাতান এবং দয়া ও ওবুশরল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো অনেক আয়াত আছে আল কোরআনে ফর এক্সাম্পল সূরা কাহফের 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি সূরা বানি ইসরাঈলে এরকম একটা আয়াত আছে তো এর সার কথা হচ্ছে যে আল কোরআন এবং সুন্নার মধ্যে যদি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান না থাকে তাহলে নিঃসন্দেহে কোরআন এবং সুন্না আল্লাহর পক্ষ থেকে আসে নাই যেই কিতাব এবং যেই সুন্নার মধ্যে আদর্শের মধ্যে মানব জাতির প্রত্যেকটা বিষয় সমাধান থাকে না সেটা কখনো সুপ্রিম আল্লাহর বিধান বা গ্রন্থ বা রিলিজন হতে পারে না আমরা দেখি কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা আছে কি নাই আপনি যদি আপনার জীবনের ইবাদত বন্দীকে সমাধান চান কোরআন সুন্নায় পাবেন আপনি পলিটিক্যাল সমাধান চান কোরআন এবং সুন্নায় পাবেন এটা আলাদা কথা যে আমরা সেখান থেকে সমাধান নেই বা নেই না এটা আলাদা টপিক আপনি ইকোনমিক সমস্যার সমাধান চান কোরআন সুন্নায় পাবেন ইনশাআল্লাহ আমরা নেই বা নেই না সেটা আলাদা সাবজেক্ট আপনি সোশ্যাল সমস্যার সমাধান পাবেন আপনি ইনশাআল্লাহ পারিবারিক রাজনৈতিক বৈশ্বিক প্রত্যেকটা বিষয়ের সমাধান ইনশাল্লাহ কোরআন সুন্নায় পাবেন এই আকিদা যার মধ্যে নাই কোরআন সুন্না অনুযায়ী আমরা তাকে প্রপার মুসলিম বলতে পারি না আর কেউ যদি আকিদা বিশ্বাস লালন করে যে হ্যাঁ কোরআন এবং সন্ন্যায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কিন্তু আমি বৈষয়িক কারণে হোক বা দুনিয়াবী স্বার্থেই হোক মানছি না বা মানতে পারছি না সেটা আলাদা বিষয় অ্যাটলিস্ট আকিদা বিশ্বাস থাকতে হবে যে কোরআন সন্ন্যায় প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে আল্লাহকে এই কথাটা বলছেন এই আয়াতের মধ্যে তিবিয়ানি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তো নিঃসন্দেহে কোরআন সন্ন্যাহ দিয়ে আমরা আমাদের সমসাময়িক বিশ্বকেও ডিল করতে পারবো ইনশাল্লাহ কোরআন সন্ন্যাহ শুধুমাত্র রসুল্লাহ সাল আলী সাল্লামের যুগের জন্যই ছিল না কেমন পর্যন্ত থাকবে প্রত্যেক যুগের সমাধান আমরা কোরআন সন্ন্যায় পাবো এর মধ্যে একটা পয়েন্ট চলে আসে যে ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআন এবং সুন্নাহকে দিয়ে শেষ জামানা সমসাময়িক বিশ্ব present world affairs present world economy সামনের দিনগুলা এগুলোকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নায় এই সমস্যার সমাধান আছে যারা এখান থেকে সমাধান নিতে চান না বা নেওয়া যাবে না এরকম ফতোয়া দিয়ে থাকেন তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তা আমরা মনে করি কোরআন এবং সন্ন্যাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্যই আল্লাপাক এটাকে নাজিল করেছেন যেন আমরা হীনমনতা না ভুগি আমরা পরাজিত জাতি হয়ে বসবাস না করি যদি আমরা একটু পিছনের দিকে তাকাই আমরা দেখব যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো শাস্ত্রের উদ্ভব হয়েছে ফর এক্সাম্পল মেডিকেল সায়েন্সের কথা বলেন ফিলোসফির কথা বলেন ইসলামিক ইকোনমিক্সের কথা বলেন তারপরে ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক যে সংস্কৃতি এটা সমন্বয়ে কিছু মতবাদ বের করেছে বা সুফিজম যতগুলো দেখবেন আপনি এগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ বিষয় আছে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সমসাময়িক স্কলাররা কোরআন সোনা থেকে গবেষণা করেই বের করেছিলেন খেয়াল করে দেখেন মেডিকেল সায়েন্সের যত এই যে থটসগুলো আছে এইগুলা ইকোনমিক সেকশনের থটসগুলো আছে ইসলামিক পলিটিক্স বা তৎকালীন জিও পলিটিক্স বা এই যে ইসলামিক ব্যাংকিং ইসলামিক ফাইন্যান্স প্রত্যেকটা বিষয়ের যে সমাধানগুলো এসেছে সমসাময়িক ওলামায় কেরাম কিন্তু কোরআন সোনা ঘাটাঘাটি করেই বের করেছিলেন এবং তারা যে সলিউশনটা দিয়েছিলেন এর উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমা সভ্যতা এখন এই এরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের বেইজের উপরে যখন আমরা ওদেরকে শাসন করতাম তো তৎকালীন ওলামায় কেরাম যদি বলতেন না না কোরআন সোনা দিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই এগুলো দিয়ে আসলে সমসাময়িক বিষয়গুলো ডিল করার দরকার নাই খালি আমল করব বাঁচবো খাবো দাবো মারা যাব আমরা সমস্যার সমাধানগুলো কোরআন সোনা থেকে খুঁজবো না তাহলে আজকে আমরা এই এইরকম বড় বড় শাস্ত্রগুলোকে পেতাম না তো আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্না আল্লাহ প্রত্যেকটা বিষয় সমাধান দিয়েছেন এবং সমসাময়িক প্রত্যেকটা সমাধান আমরা যদি একটু অনেস্টলি খুঁজি কোরআন সুন্নায় পাবো ইনশাআল্লাহ এই কনসেপ্টটা আমাদেরকে আগে হজম করা উচিত তারপরের পয়েন্টটা হচ্ছে যে আমরা জামান বলতে আসলে কি বুঝি আখের মানে শেষ জামান মানে যুগ আমরা বুঝি এটা শেষ যুগ কোনটা কত সালে কেয়ামত হবে বা কোন দিন কোন ক্ষণে কেয়ামত হবে এই বিষয়টা কেউ জানে না এই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই আপত্তি নাই কিন্তু রসুল্লাহ সাল আলী সাল্লাম সহি হাদিসগুলোর মধ্যেই অসংখ্য আলামত বলে গেছেন যে সায়েন্সগুলো আমরা যদি সমসাময়িক প্রেক্ষাপটে মিলাই আমরা বুঝতে পারি যে বিগত একশো বছর আর আগের চোদ্দশো বা তেরোশো পঞ্চাশ বছরের হিস্ট্রিটা এক নয় লাস্ট একশো বছরে এমন এমন এমন অনেক কিছু হয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে যেটা বিগত তেরোশো বছরেও হয়নি আসলে এটার জন্য কি করা দরকার এটার জন্য একটু কোরআন এবং সন্ন্যার সাথে আরো কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করা দরকার এর সাথে আখেরুজ্জামানের হাদিসগুলোকে যদি আমরা একটু ঘাটাঘাটি করি যুগের যারা টপ স্কলার শুধু বাংলাদেশের নয় বাইরের কান্ট্রিরও তারা কিছু কনক্লুশন দেন যে এই সায়েন্সগুলো আগে কখনো ছিল না এগুলো ডেঞ্জারাস মানব জাতির সামনে সময় কম এবং এটা শেষ শেষ যুগের সায়েন্সগুলোর অন্যতম আমরা বলছি না এত সালে কেয়ামত হবে এত সালে এটা হবে এত সালে ওইটা হবে এই কনসেপ্টটা আমি বিশ্বাসী না অ্যাটলিস্ট আমরা we are giving a wake up call to this উম্মা আমরা এই উম্মাকে একটা ওয়েক আপ কল দিচ্ছি যে সামনের দিনগুলো আপনার জন্য এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারে আল্লাহ আলম বিসাব আল্লাহ পাকি ভালো জানেন কিন্তু আমাদের ধারণা এমন হতে পারে আমাদের ধারণা ভুল হতে পারে সঠিকও হতে পারে যদি ভুল হয় আমাদের পক্ষ থেকে সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে আর যদি আমাদের ধারণা ভুলও হয় আমরা শুধরানোর জন্য প্রস্তুত আছি অ্যাটলিস্ট আমরা একটা ওয়েক আপ কল দিচ্ছি যে এখনকার সময় আর আগামী বিশ্বটা বিগত তেরোশো বছরের মতো হবে না কোরআন এবং সুন্নার সাথে কোন কোন সাবজেক্টের জ্ঞান থাকলে আপনিও এটা বুঝতে পারবেন এটা একটু বলি দুই মিনিটে শুধুমাত্র কোরআন এবং সুন্দর লিটারাল জ্ঞান থাকলে হবে না লিটারাল মানে হচ্ছে আমরা পড়লাম বুঝলাম কাটপেস্ট যেটাকে আমরা বলি প্রোটেস্টেন্ট ভার্সন অফ ইসলাম কোরআনের অনুবাদ পড়লাম হাদিসের অনুবাদ পড়লাম মনে করলাম যে আমি বড় মুফতি হয়ে গেছি এখন স্টেটমেন্টগুলো দেওয়া শুরু করলাম কনক্লুশনে গেলাম এটা ঠিক না বা এই দুইটা সাবজেক্ট থাকলেই যে আপনি এই এই জামানাকে ডিল করতে পারবেন এমন না ব্যাপারটা এই যুগে যদি আমরা স্ক্যাটোলজিক্যাল জ্ঞান পেতে চাই শেষ জামানার জ্ঞান পেতে চাই তাহলে কোরআন এবং সুন্নার গভীর জ্ঞানের সাথে সাথে আমাদেরকে তাপসির সম্পর্কে জানতে হবে অবশ্যই আমাদেরকে ফিক জানতে হবে আমাদেরকে ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে ইসলামিক হিস্ট্রিটা অ্যাটলিস্ট এবং আমি বারবার বলি ওয়ার্ল্ড হিস্ট্রি বিশ্বের ইতিহাস এটা জানা উচিত এটার জন্য ক্লাসিক্যাল অনেক বই আছে ইউনিভার্সিটিতে এগুলো পড়াতে কোনো দোষ নাই এগুলো সেকুলার সিস্টেম নয় এগুলো আমাদেরই সিস্টেম এই আখরুজ্জামানকে বুঝতে হলে ইকোনমিক্স জানতে হবে ইকোনমিক্স যে জানে না সে শেখ জামানকে বুঝতে পারবে না ওলামায় কেরাম উত্তরই দিতে পারছেন না যে কিভাবে বাজার থেকে গোল্ড কয়েন এবং সিলভার দিরহামকে তুলে দেয়া হলো কেন দেয়া হলো কারা দিল তাদের উদ্দেশ্য কি ছিল আমি বলি একটা কথা অনেকটা ক্ষোভ নিয়েই যে আগামীতে যদি ইসরায়েল তেজপাতা এটাকে লেমিনেটিং করে মুদ্রা হিসেবে চালু করে আমরা সবাই বলবো এটা জায়েজ এবং হালাল এবং যারা বলবে না এটা জায়েজ না এটা হালাল না তাদেরকে এরা বলবে এটা খারাজি এটাই আমরা মনে করি দুঃখের সাথে এই যে কোশ্চেনের অ্যান্সারটা সে দিতে পারলো না because of the lackings of knowledge in economics ইকোনমিক্সের যে জ্ঞানের অভাব এই কারণেই কিন্তু সে এই উত্তরটা দিতে পারলো না এটা কোন ইকোনমিক্সের কথা বলছি শুধুমাত্র কি আল্লাহ তাকি ইসমানের বইগুলো পড়লেই হয়ে যাবে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কেও জ্ঞান থাকতে হবে এই জ্ঞানটা কিন্তু সেকুলারদের বেশি আছে আমাদের চাইতে কিছু বিষয়ে হজম করা উচিত এই জ্ঞানগুলো ওদের বেশি আছে আমাদের চাইতে না হলে ওরা রিবাকে দিয়ে সুদকে দিয়ে আপনাকে ডমিনেট করতে পারতো না সারা ওয়ার্ল্ডে আপনাকে সুদ খাওয়াচ্ছে অ্যাজ এ মুসলিম আপনি সুদ খাচ্ছে আমি সুদ খাচ্ছি কম বেশি সবাই জড়িত কিন্তু কিন্তু আমাদের ফাইন্যান্সটা কোথায় গেল ইকোনমিক সিস্টেমটা কোথায় গেল আমরা কেন এমন কোন সিস্টেম লঞ্চ করতে পারলাম না যেটা আমাদেরকে হালালের মধ্যে রাখবে আর ওরা কিভাবে রিবা দিয়ে সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করলো আজকে সকালে আমি একটা হাদিস পড়েছিলাম যদিও হাদিসটা সনদটা দুর্বল আলী আল্লাহ আনহু সে হাদিসের বর্ণনাকারী ছিলেন তিনি বলছিলেন দাজ্জালকে ফলো করবে এমন কিছু মানুষ যারা সুদখোর যারা রিবা বা সুদকে কেন্দ্র করে তাদের পুরো ইকোনমিক সিস্টেমটা লঞ্চ করেছে কোন কান্ট্রি সেটা আমরা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক্স ঘাটি দেখবো সারা ওয়ার্ল্ডে একটা কান্ট্রি আছে একটা সভ্যতা আছে যারা সুদকে দিয়ে সারা বিশ্ব শাসন করছে এর মাস্টার মাইন্ড ইসরায়েল সেখানে জিউজরা আছে যাই হোক ল্যাকিংস অফ নলেজটা কোথায় ইকোনমিক সেকশনে ছিল না এটা শেষ জামানার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে থাকতে হবে আরেকটা সাবজেক্টের কথা আমি বলি বারবার সেটা হলো যে জিও পলিটিক্স এটা আপনারা আমার চেয়ে হয়তো ভালো বোঝেন যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা আরো ভালো বোঝেন জিও পলিটিক্যাল নলেজ না থাকলে এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারবে না কেন চায়না রাশিয়া একসাথে কেন নেটোর সাথে টার্কি কেন পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন্স থাকার পরেও কিছু করতে পারেন ইসরায়েল এগেনস্টে এগুলো আপনি অ্যান্সার পাবেন না যদি জিও পলিটিক্যাল নলেজ আপনার না থাকে আমাদের দেশের পররাষ্ট্রনীতিগুলোর মধ্যে আমরা অনেকে চাই যে খুব এগ্রেসিভ হোক কেন আমরা পারি না কি কারণ এটা যারা জিও পলিটিক্স জানে তারা বোঝে আর যারা আবেগে চলে তারা মনে করে যে এখনই জিহাদ লঞ্চ করতে হবে বোগাস জিহাদ আবার অনেক প্রশ্নের উত্তর কিভাবে ইসরায়েল রাইজ করলো কেন ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে শাসন করেছিল তারপরে কিভাবে তারা আমেরিকাকে নিয়ে আসলো রিপ্লেস করলো অনেক প্রশ্নের উত্তর পাবেন না আপনি যদি আপনি জিও পলিটিক্স না জানেন এর সাথে কোরআন সোনা না জানেন ওরা কি করেছে সেকুলাররা ওরা শুধু জিও পলিটিক্সকে নিয়েছে কোরআন সোনাকে নেয় নাই আর আমরা বলছি কোরআন সুন্নার বেসিসেই আপনাকে জিও পলিটিক্স পড়তে হবে দেন সুরা মাইদা পড়েন আল্লাহ পাক বলেছেন পররাষ্ট্রনীতি কেমন হতে হবে আল্লাহ পাকের স্টেটমেন্ট আমরা কিন্তু এখানে হেদায়ত নেই নাই মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু দুইটা দল আল ইয়াহুদ আল্লাদিন আশরাকু যারা শিরিক করে এগুলো কি সাহাবাহিকেরা মেনে চলেন নাই ওই সময় আমাদের মাথা ছিল উঁচু আমরা এখন মেনে চলি না আমাদের মাথা আজকে নিচু জিও পলিটিক্স জানতে হবে এর সাথে আমি বলি একটা সাবজেক্ট সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ আরো কিছু সাবজেক্ট আছে মূল এই সাবজেক্টগুলো যদি আপনি না জানেন কোরআন সুন্নার সাথে তাহলে আখরুজ্জামান আপনি চিনতে পারবেন না এটা সম্ভব না শুধুমাত্র কোরআন এবং সুন্নার লিটারাল অর্থগুলো পড়ে আপনি কখনো বুঝতে পারবেন না আসলে ওয়ার্ল্ডে কি হচ্ছে এই যখন আপনি কোনো স্টেটমেন্ট দিবেন মানুষ বলবে এটা পাগল হয়ে গেছে তা আমরা বলছি যে নিউক্লিয়ার ওয়ার সামনে আসছে আমরা বলছি তার জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে পাল্টা পোস্ট দিয়ে রাখলো স্কুল বয় টাইপের কিছু মানুষ জাল খোরাসান থেকে বেরোবে হবে ভাবখানা এমন যে হাদিসগুলো আমরা কখনো পড়ি নাই আমরা যদি একটা কোয়েশ্চেনই করি তাহলে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মদিনা ইবনে সৈয়দকে দাজ্জাল কেন মনে করতেছেন অ্যান্সার মি রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মদিনায় ইবনে সৈয়দকে কেন দাজ্জাল মনে করছেন এ অমার হে অমার ও যদি দাজ্জাল হয়ে থাকে তুমি ওকে হত্যা করতে পারবে না আর ও যদি দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফল নেই ইবনে সাইদ বলছে আল্লাহ আল্লাহর কসম আমি জানি দাজ্জাল কে তার পিতার নাম কি বা ইত্যাদি ইত্যাদি হাদিসগুলো পড়ে দেখেন বুখারি মুসলিম তাহলে রসুল্লাহ সাল্লাম যে কে ভালো জানে যে কোথা থেকে দাজ্জাল বের হবে তিনি কেন খোরাসানের কথা না বলে সেখানে গিয়ে মদিনা ইবনে সৈয়দকে ইনভেস্টিগেট করছেন একটা বিষয় কি এই সাবজেক্টটা নিয়ে আমাদের দেশে কোনো ফ্যাকাল্টি নাই কোনো আলাদা কোনো কনস্ট্রাকটিভ কোনো বই নাই কোনো মাদ্রাসায় এই সাবজেক্টটাকে নিয়ে গভীর পড়াশোনা করানো হয় না কোনো সেকুলার ইউনিভার্সিটিতেও করানো হয় না তাহলে একটা সাবজেক্ট সম্পর্কে আমরা কিভাবে জানবো যদি সেই সাবজেক্টের আমাদের কোনো ফ্যাকাল্টি না থাকে যেমন ধরুন ফিক ফিকের অনেক ফ্যাকাল্টি আছে না বাংলাদেশে ফিকের অনেক আলাদা ডিপার্টমেন্ট আছে না সারিয়া গ্রাজুয়েশন কোর্স বসেন বসেন দরকার নাই বসেন সারিয়া গ্রাজুয়েশন কোর্স ইত্যাদি ইত্যাদি একটা সাবজেক্ট সম্পর্কে জানতে হলে ওখানে গভীর পড়াশোনা করতে হয় কিন্তু নবী সাল্লাম বলেছেন যে কেয়ামতের সবচেয়ে বড় ফিতনা যার চেয়ে বড় কোনো ফিতনা নাই সেটা হচ্ছে মাসিফ দাজ্জাল এই দাজ্জাল সম্পর্কে আপনি কোনো ফ্যাকাল্টি পাবেন না কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস পাবেন না বই পাবেন না গবেষণা পাবেন না তাহলে যেটা নিয়ে কোনো গবেষণা নাই যেটা নিয়ে কোনো মানে ফ্যাকাল্টি নাই কোনো ডিপার্টমেন্ট নাই কোনো আলাদা বই সিলেবাস কিছুই নাই কিভাবে আপনি মনে করলেন যে দুই একটা হাদিস বিচ্ছিন্নভাবে পড়েই আপনি সাবজেক্টটা বুঝে যাবেন আর মানুষের সমালোচনা করা শুরু করবেন যারা ওই সাবজেক্টে দীর্ঘদিন পড়াশোনা করছে ওদের তো ইনশাআল্লাহ তাহলে এসব স্কুল বয়ের প্রশ্নের উত্তরগুলো আমরা একটা বই আকারে ছাপিয়ে দিব ইনশাআল্লাহ কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উত্তর দিতে গেলে আমাদের সময় চলে যাবে ততদিন না মালহামা শুরু হয়ে যাবে আর তো আমরা জামানকে বুঝতে হলে সাবজেক্টগুলো দিকে খেয়াল রাখি আল্লাহবাক সবাইকে তৌফিক দান করুন আমি ইনশা আল্লাহ তাহলে আমরা একটা সিলেবাস লঞ্চ করে দিব যেখানে একটা জেনারেল এডুকেটেড মানুষ কিভাবে এই সবগুলো সাবজেক্ট পড়াশোনা করবেন বইয়ের নাম লেখকের নাম সহ আমরা বলে দিব ইনশাল্লাহ যতটুকু আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে পাচ্ছি এর চেয়েও যে ভালো হতে পারেন এমন নয় তবে আমরা জাস্ট একটা শুরু করতে চাচ্ছি এবং এই ব্যাপারটার নাম দিয়েছি আমরা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং সেখানে আমরা অবশ্যই স্ক্যাটোলজি বা শেষ জামার একটা সাবজেক্ট রাখবো একটা বিভাগ রাখবো ইনশাল্লাহ ঢাকা সিটি অফ আখিরুজ্জামান আমি ঢাকাকে অন্যভাবে দেখি যারা ঢাকায় থাকেন তারা হয়তো এভাবে দেখেন না এটি স্বাভাবিক যে বাহির থেকে দেখার ব্যাপারটা একরকম আর আপনি যে ওখানে বসে আছেন তখন আপনার দৃষ্টিতে এগুলো ধরা না পড়াটাই অনেকটা স্বাভাবিক আর মেজর কয়েকটা পয়েন্টস বলবো আমি কারণ সবগুলো বলার সময় আমরা খুদ্ায় পাবো না কোরআন এবং সহি সুন্না থেকে আমরা আখিরুজ্জামানের যতগুলো সাইন পাচ্ছি এগুলোর মধ্যে কিছু কিছু সাইন আছে এমন যেগুলোর সাথে ঢাকার ব্যাপারটা একশো পার্সেন্ট মিলে যায় এবং এটা সময়ের ব্যাপার মাত্র যে কবে আল্লাহ পাকের গজব এখানে চলে আসে আমরা তো এটা মনে করি এটা আল্লাহ পাকের বিশাল বড় দয়া যে এখন পর্যন্ত এখানে এই গজবটা আসে নাই কিন্তু আমরা কি আসলে সুক্রিয়া আদায় করি কিনা আমার দৃষ্টিতে ধরা পড়ে যে ঢাকা যদি আমরা এখন অন্য জায়গায় বসে আছি বাট এই লেকচারটা ঢাকাবাসীর জন্য স্পেশালি এবং ঢাকার মতো যতগুলো শহর আছে এই সারা বিশ্বে বস্তুবাদী শহর মেটেরিয়ালিস্টিক যেখানে সময় খুব দ্রুত পাস করে মানুষের জীবনযাত্রার লাইফ লাইফ লেন খুব fast fast line of life মানুষ পাশবিক জীবনযাপন করে যেখানে বিশ্বাসের কোনো মূল্য নাই যেখানে প্রতারণার ছড়াছড়ি যেখানে আবেগ অনুভূতিগুলো ঠুনকো হয়ে গেছে পারিবারিক বন্ধনগুলো ভেঙে যায় হৃদ্যতা ভালোবাসাগুলো নাই সব সবার মধ্যে একটা যেন অবিশ্বাস যে এই না জানি এ আমাকে ঠকিয়ে দেয় কিনা একটা আনস্যাটিসফাইড জেনারেশন এবং আনস্যাটিসফাইড সিভিলাইজেশন অসন্তুষ্ট কোনো কিছুকে সন্তুষ্ট না ইল্লা মাশা আল্লাহ কিছু মানুষের বাইরে সেটা আমি আলাদাভাবে বলছি আমি ওভারঅল বলছি দেখুন এক নাম্বার আমার সেন্সে ধরা পড়ে যে ঢাকা এই শহরটা মানুষকে বস্তুবাদী বানিয়েছে বা এই শহরের মানুষগুলো শহরটাকে বস্তুবাদী বানিয়েছে এই শহরটা বস্তুবাদিতার উপর দাঁড়িয়ে আছে এটা কি বোঝেন কিনা সকালবেলা থেকে সন্ধ্যা রাতে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা মানুষের কিভাবে আমি আমার রিজিকটাকে অর্জন করব। কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করব বা ভরণ পোষণ দিব কিভাবে আমি দুবলার ভাত অন্ন যোগাবো এখানে যেন মানুষ বাঁচার জন্য লড়াই করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে আর ছুটছে ছোটার স্পিডটা দেখতে আপনাকে ওই যে ওভার ক্রসিংগুলো আছে এর উপর উঠতে হবে একটু কষ্ট করে এবং একটু রিল্যাক্স মুডে আপনি দেখবেন কিভাবে মানুষ ছুটছে কোথায় জানি মানুষ ছুটছে মনে হচ্ছে মানুষ জান্নাতের দিকে ছুটছে যদি এমন হতো এভাবেই মানুষ জান্নাতের দিকে ছুটতো খেয়াল করে দেখবেন ছুটছে আর ছুটছে ছুটছে এই ভোর থেকে শুরু হবে রাত বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত ঢাকায় যেন কখনো রাত হয় না চব্বিশ ঘন্টায় দিন এখানে টাইম যায় রসুল্লাহ সাল্লামের সেই হাদিসের মতো তিনি বলেছিলেন জামানের সময় যাবে বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না সময়ের মধ্যে বারাকা নাই আপনার এখন যেখানে বসে আছেন এখানে সময়ে বারাকা আছে এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না আমাদের সেকুলার আইসগুলো অবশ্য এগুলো ধরতে পারবে না তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেটেড চব্বিশ ঘন্টার দিন রাত আল্লাহ পাক যে সময়কে কন্ট্রোল করেন সময় বারাকা দিতে পারেন এটা ওরা বিশ্বাস করবে না একজন সাহাবি চল্লিশ বছর বয়সে যা যা করেছেন এই জেনারেশনে একশো বছর হায়াত পাওয়া মানুষ এটা করতে পারে না রসুল সাল্লাম নিজে একদিনে যতগুলো কাজ করতেন আমরা মনে হয় এক বছর এতগুলো কাজ করতে পারি না সময় আল্লাহ কন্ট্রোল করেন এখানে বারাকাতে ঢাকায় ফার্স্ট লেন অফ লাইফ খুব দ্রুত মানুষ ছোটে যেন মানুষ ছুটতেছে জান্নাতের দিকে আসলে তারা কোন দিকে ছুটছে তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগ বিলাসের দিকে আল্লাহবাক যেগুলো বলেছেন জুইন আল্লিনাস এই যে ছয়টা বিষয় বা পাঁচটা বিষয় আল্লাহবাক বলেছেন এগুলোর পিছনে মানুষ ছোটে খাওয়া পড়া মরণ পোষণ আরেকটু প্রোগ্রেস আরেকটু স্ট্যাটাসকে বাড়ানো যায় কিভাবে আমার আছে এক কোটি টাকা কেমন করে এটা দুই কোটি হবে আমার পাঁচতলা বিল্ডিং আছে কেমন করে এটা দশতলা হয় এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে আপনি জানেন কি না এটা কে আমাদের একটা আলামত এটা আখিরুজ্জামানে কে আমাদের বড় একটা সাইন যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে দিন থেকে মানুষ সরে যাবে এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন হাদিস এভাবে এসেছে এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে এটা হচ্ছে ফিউচার এই বস্তুবাদী ঢাকার দুই নম্বর হচ্ছে দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শেখ অ্যান্ড কুফর শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ডে তাদের কথা বলছি দাঁড়িয়ে আছে education system on the basis of শেখ আপনার political system system on the basis of কুফর অ্যান্ড শেখ আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শির্কের উপরে কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি কিন্তু প্রমাণ করতে পারবো যেগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবেন সেটা জ্ঞান আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান কুফর এবং শেখ এখানে শেখানো হয়েছে জ্ঞান অর্জনের কি উদ্দেশ্য একটা জব একটা চাকরি এই জন্য বড় বড় চাকচিক্যময় ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরের মধ্যে এবং এই এই ইউনিভার্সিটিসগুলো আমাদেরকে কি শিখাচ্ছে আসলে দিন শেষে অজুর মাস আলা গোসলের মাস আলা দশটা হাদিস বিশটা কোরআনের আয়াত দশটা সুরা ইতিহাস ফিক আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন আপনার স্ট্যাটাস বাড়বে বাড়ি গাড়ি করবেন খাবেন ফুর্তি করবেন এনজয় করবেন পাশবিক লাইফ লিড করবেন দেন ইউ উইল ডাই আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার তিনবার জানাজা পড়ানো হবে তিনটা জায়গায় তারপর তিন দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে এবার গন ফ্রম হিস্ট্রি আপনি হিস্ট্রি থেকে ইতিহাস থেকে আপনার নাম শেষ মুছে গেছে ঢাকা আপনাকে এটা শেখাচ্ছে এবং এর মতো যত সভ্যতা আছে এগুলা এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম আল্লাহবাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে এমন মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা প্রতিষ্ঠা করা বিনয়ী হওয়া নম্র হওয়া এবং জ্ঞান অনুযায়ী আমল করা জ্ঞান এমন হবে উপকারী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না বরং কাছাকাছি নিয়ে আসবে মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে এগুলোকে আসলে কি এমন হচ্ছে কিনা কিন্তু লাক্সারিয়াস বিল্ডিং এর তো অভাব নাই ব্যাঙের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে শিল্পের উপর আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরের দাঁড়িয়ে আছে শিল্পের উপরে তারা আল্লাহর হালালকে হারাম করেছে আর আল্লাহর হারামকে তারা হালাল করেছে আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন তারা সুদকে হালাল করেছে তারা রিবাকে ফরস করেছে আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটরি সিস্টেম সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহ কারেন্সি দিয়েছিলেন সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহর হালালকে কেউ যদি হালাল হারাম করে আর আল্লাহর হারামকে কেউ হালাল করে এটাকে কি বলা হয় একত্রিশ নম্বর পড়ে দেখেন এখানে বলা হচ্ছে এটা শির্ক আল্লাহ কি একটা হ্যাঁ না এটা না যাই হোক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না শেষের শব্দটা দেখবেন যে এখানে শির্কের কথা বলা আছে ইত্তাখাযু মনে পড়ছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম তারা কি করেছিল আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানদের কথা বলছে জিউসদের কথা বলছে পাদ্রী দরবেশ এদেরকে রবের আসনে বসিয়েছিল ভালো করে শোনে না একটা তারা পাদ্রি এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল এবং ঈসা আলি ইসলামকে রবের আসনে বসিয়েছিল কিন্তু ওদেরকে শুধু আদেশ করা হয়েছিল তারা এক আল্লাহর ইবাদত করবে এই আয়টা যখন পড়া হচ্ছে আদিবনে হাতেমের সামনে আদিবনে হাতেম বলছেন যে আমরা তো আমাদের পাদ্রি দরবেশের ইবাদত করি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল বলছেন তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না তোমরা কি সেটা গ্রহণ করো না তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি সেটা মেনে নাও না বা তারা কি আল্লাহর হারামকে হালাল করে না তোমরা কি সেটা মেনে নাও না তখন আদিবনে হাতেম বললো যে হ্যাঁ বেলায় রসলো এটা তো আমরা করি আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না ওদেরকে চেষ্টা করি না ওদের সামনে নজর মানত করি না কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করলে আমরা মেনে নিচ্ছি আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি আল্লাহ রসুল বলল সাল্লাম তিলকে ইবাদাত এটাই হচ্ছে ওদের ইবাদত করা এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আমরা কি করেছি হালাল করেছি আল্লাহ পাক মাদককে হারাম করেছেন আমরা হালাল করে নিয়েছি নিজেকে প্রশ্ন করেন আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন আমরা উন্মুক্ত করছি আল্লাহ পাক খিলাফাকে হালাল করেছেন আমরা হারাম করেছি আল্লাহ পাক অনেক কিছুকে হালাল করেছেন যেগুলোকে আমরা হারাম করে নিয়েছি বা আবার আল্লাহ পাক অনেকে হারামও করেছেন যেগুলোকে আমরা হালাল করে নিয়েছি এই সিস্টেমটা যদি চলতে থাকে এটাকে আল্লাহ বলেছেন শির্ক ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন এই কথাটা বলতে যাচ্ছিলাম আম্মা ইউশরিকুন তারা যে শিরিক করছে আল্লাহর সাথে এখান থেকে আল্লাহ পাক পবিত্র তার মানে এই কাজটাকে আল্লাহ পাক শিরিক বলেছে তো আপনার শহরের এডুকেশন সিস্টেম আপনার ব্যাংকিং সিস্টেম আপনার ফাইন্যান্স আপনার ইকোনমিক সিস্টেম এগুলো দাঁড়িয়ে আছে শিল্পের উপরে কুফুরের উপরে এর জন্য আপনি একা দায়ী নন এর জন্য আমাদের রাষ্ট্র দায়ী নয় এর জন্য আমাদের শুধু এই ওলামায় কেরাম বা আমরা যারা সাধারণ জনগণ আমরা আমরাই দায়ী নই ব্যাপারটা এমন নয় আমাদের দোষ আছে কিন্তু বড় দোষটা অন্য কারো যাদের দিকে আমাদের চোখ নাই আমাদের চোখটা হচ্ছে আপোষের ইখতলাফগুলোর দিকে আমাদের চোখটা বেশি আর কি কিভাবে আমরা আমাদের মধ্যে ইখতলাফ করে মারামারি কাটাকাটি করে বিভক্ত হব এদিকে চোখটা আমাদের বেশি বড় যে মূল এনিমি ওর দিকে আমাদের চোখটা কিন্তু আসলে নাই তো এটা আপনার ঢাকা আরো আছে আপনার ঢাকার পলিটিক্যাল সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শেখ শুধু এই শহরের না পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি তবে এটা চিরদিন থাকবে না ইনশাল্লাহ এটা একসময় ছিলও না একসময় থাকবেও না মাঝখানে একটা সময় আপনি পাচ্ছেন এক সময় ছিল খেলাফা আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে এই উম্মত মুহাম্মাদির স্টার্টিংটা ছিল খেলাফা দিয়ে খেলাফা নিশ্চয়ই বুঝি আমরা এমন স্টেট যেটা যার মালিক আল্লাহ এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সলা হবে আল্লাহর বিধান অনুযায়ী এমন স্টেট যেখানে আল আল্লাহ হচ্ছে আল আকবর আল্লাহ হচ্ছে আল মালিক মানুষ জনগণ আল মালিক আল আকবর নয় বরং আল্লাহর দাসত্বের অধীনে প্রত্যেক মানুষ স্বতন্ত্র স্বাধীন খেলাফ স্টেট একটা সময় ছিল উমরুল খত্তাবের যুগে আবু বকর সিদ্দিকের যুগে ওসমান আলী এই সময় ছিল এখন নাই একটা সময় আবার আসবে কে আনবে কিভাবে আসবে এটা জানতে হলে আপনি আখরুজাম স্টাডি করেন পাবেন ইনশাল্লাহ আমরা জানি যে এই পৃথিবীর শেষটাও হবে খেলাফা এবং এই পৃথিবীতে মানব জাতির যে ইতিহাস এটাও শুরু হয়েছিল কিন্তু খেলাফা দিয়েই ওয়াইসকুলনা লিল মালাইকা ওয়াইসকাল রব্বুকা লিল ওই যে খলিফা তারপরে আপনার দাউদ আলাইহিস সুলাইমান আলাইহিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সাহাবায়ে কেরাম আবারও শ্রেষ্ঠ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে ঈসা ইবনে মারিয়ামের হাতেই শেষ হবে তিনিও হবেন কিন্তু খলিফা কিভাবে আসবে কিভাবে হবে এটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন সময় টাইম উইল এক্সপ্লেইন এভরিথিং সময় সব ব্যাখ্যা করে দিবে কাউকে কিচ্ছু করতে হবে না এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ করে দিবে কার দ্বারা করাবেন কিভাবে করাবেন এই প্ল্যান আল্লাহর কাছে আগে থেকেই করা আছে আল্লাহ পাকে লাউহে মাহফুজ আগে থেকেই লেখা আছে যে দাজ্জালকে খুঁজতে যাওয়া সেই দশজন ঘোরসাওয়ারের বাবার নাম কি তাদের নাম কি তার বাবার নাম কি সব কিছু রিটার্ন করা আছে এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই যে এখন আমাদের অবস্থা কেন এরকম কিছুই হচ্ছে না এত উদ্বিগ্ন আর কিছু নাই এটা শেষ হবে খেলাফাতি এখন যে অবস্থাটা আপনি আছেন এটা শিল্পের উপর দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে রেখেছে দাঁড় করিয়ে রেখেছে তাদের প্রতি নসিহত করা ছাড়া আমাদের কোনো আসলে কাজ নাই এই মুহূর্তে কারণ আমরা দুর্বল আর এটা আমাদের জন্য স্বভাব পায় না যে আমরা তাদের পক্ষে এমন বিরুদ্ধে এমন কিছু করব যেটা আমাদের শক্তি নাই আমরা নাসিহা করতে পারি তারা যদি রিসিভ করেন আলহামদুলিল্লাহ রিসিভ না করলে তাও আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কারণ প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে এটা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আপনাকে আল্লাহর জায়গায় গিয়ে কাউকে শাসন করতে হবে না আল্লাহ সব করে দিবেন ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন আপনি যাবেন সামনে এই শহরের দিকে দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশে অন্য কোনো জায়গায় নাই এবং এলিট সোসাইটির মানুষটা মাদক খাচ্ছে তাদের ইয়াং জেনারেশন তাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা এইট নাইনে পড়া বাচ্চা ফাইভ সিক্সে পড়া বাচ্চা এমন এমন মাদক যেগুলো আজকে থেকে একশো বছর আগে কল্পনা করে নাই গতকালকে একটা নিউজ দেখলাম নতুন একটা মাদক নেয়ার সাথে সাথে সে রিক্সাওয়ালার কাছে মাপ চাওয়া শুরু করছে পরে নিজের গলে নিজেই দাও দিয়ে কোপ দিছে কি মাদক এটা আসতেছে আর নতুন নতুন কত কি যে আসবে আল্লাহ ভালো জানেন নবী সালাম বলে গিয়েছিলেন জামানে মাদক মানুষ সেবন করবে হালাল মনে করে সেবন করবে হারামই মনে করবে না যেটা হারাম এটা আপনার শহর এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন অন্যান্য কান্ট্রিগুলোতে আছে অবশ্যই এবং ওগুলো ছোঁয়া লাগছে আর আপনি দেখেন আপনার শহর মানেই জিনা আপনার শহর মানেই জিনা এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ আল্লাহ পাকের দেয়া অধিকারের চাইতে পশ্চিমাতে শেখানো অধিকার ওদের কাছে বেশি পছন্দের এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে ওপেন ওপেন জিনা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ আপনার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি আপনার যে কোএডুকেশন আপনার চাকরির ক্ষেত্রে কোএডুকেশন একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাশন হাস এগুলো যেন হয়ে গেছে আর কি সয়ে গেছে একটা পর্দাশীল মেয়েও বাসে উঠে গেল পাবলিক বাসে চারদিক থেকে পুরুষ ওকে ধাক্কা দিচ্ছে ওর কাছে কিছু মনে হচ্ছে না নর্মাল হয়ে গেছে নর্মাল শহর আপনাকে করে দিছে কেমন যেন একটা যান্ত্রিকতা এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়েই এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলছে জিনা এভরিওয়ার আপনি দেখবেন শপিং মলে জিনা রাস্তায় জিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা হয়েছে এবং তাদের যে গেট আপ যে ড্রেস আপ যে এইটাই রসুল সাল্লাহাম বলেছিলেন যে শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে বের হবে আরিয়া যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে এটার এক্সাম্পল কিন্তু সাহাবিদের যুগে আমরা দিতে পারতাম না এখন দিতে পারি তারপরে কিছু মানুষ বলবে না না না এখনো এক হাজার বছর বাকি আছে কেমতের অপেক্ষা করতে থাকেন এক হাজার বছর জিনা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো কি করেছে আপনাকে ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে নিয়ে আসছে এখানে সম অধিকারের নামে আপনি দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে বিউটি কন্টেস্টের মাধ্যমে এই যে মিউজিক এই যে বিউটি কন্টেস্ট এই যে মিডিয়া এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার এগুলোতে নারীকে আর নারীর জায়গায় রাখা হয় নাই তার সব কিছু উন্মুক্ত করা হয়েছে এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে ফাংশন ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে একটা মেয়ে সকালবেলা উঠতেছে এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে সব কিছু কাজ গোছায় সে আবার আট দশটায় ব্যাক করছে এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায় স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাসে ঘোরা এগুলো তো এখানে কল্পনা করা যায় না তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা এটাই শহরে সম্ভব হয় না ইল্লা মাসা এতে করে বন্ধনগুলো ভেঙে যায় পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায় ডিভোর্স বাড়তেছে আপনার শহরে এবং আপনার সাথে ডিভোর্স বাড়তেছে পরকিয়া বেশি হচ্ছে এবং পরকিয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা পরকিয়া মানে কিন্তু হত্যা পরকিয়ার পর একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না ওই যে দেখলাম ছয় টুকরা লাশ আল্লাহ ভালো জানেন সত্য না মিথ্যা আমরা দেখেছি এরকম ঘটনা একটা দুটা না অনেকগুলো হয় এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান আপনি দেখবেন এটাও একটা হাদিসের সাথে মিলে যায় শেষ জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকবে এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করলাম এটা আপনার শহর এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে সন্তান তার মাকে কাছে পাচ্ছে না বাবাকে কাছে পাচ্ছে না এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে মনে রাখবেন শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে যৌবনকালে তার মাথাটা ওরকম হয় যে বাচ্চাকে শৈশবে প্রচণ্ড টর্চার করেছেন একাকিত্বে রেখেছেন তাকে সঙ্গ দেয় নেয় বাবা মা এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাসী হতে পারে সমূহ সম্ভাবনা আছে জঙ্গি হতে পারে ওদের সেন্সে জঙ্গি বলছে আর আমাদের সেন্সে না ওরা যেটা বলে আর মানে উগ্রবাদী হয়ে যাবে নিরাপরাধ মানুষকে হত্যা করা এটা হতে পারে সন্তানের শৈশব এখানে হরণ করা হয় আর ওকে ওই যে চাইল্ড কেয়ার সেন্টারে আমরা দিয়ে আসি সন্তানকে মানুষ করে কাজের বুয়া এটাই শহর আপনাকে দিয়েছে এবং এই প্রতিটা বিষয়কে আমাদের সাইন প্রত্যেকটা হাদিস বলার সময় পাচ্ছি না আজকে এই শহর আপনাকে আরো দিয়েছে সময়ের দ্রুততা এখানে সময় দ্রুত পাস করে এখানে সময় সাকিনা নাই এই শহরের একটা ছেলেকে যদি আপনি একটা প্রত্যন্ত কোনো গ্রামে রেখে আসেন সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন টোন ক্যান্সেল করেন হি উইল বিকাম ক্রেজি সে পাগল হয়ে যাবে চলতেই পারবে না সে ওর মাথা খারাপ হয়ে যাবে যে আমি কিভাবে আমি সময় কাটাবো এখানকার যুব সমাজ বা এখানকার ছেলেরা ছোট ছোট বাচ্চা যারা আছে কিশোর এবং যুবকেরা এরা ওদের মতো ওই প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না চরের মধ্যে হাঁটতে পারে না ওখানে বালুর সাথে বাতাসের সাথে মাটির সাথে ভিজতে পারে না এরা বৃষ্টিতে ভেজে না এরা হাইজেনিক ফুড খায় না ম্যানুফ্যাকচার করাপ্টেড ফুড খায় এদেরকে খেয়াল করে দেখবেন এরা ফিজিক্যাল স্ট্রাকচারে ওদের মতো শক্ত না এটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত এটা গ্রামের মেয়ে অনেক বেশি শক্তিশালী এখানকার একটা মেয়ে নর্মাল ডেলিভারি দিতে পারবে না এটা গ্রামের মেয়ে দশটা বাচ্চা দিতে পারবে নর্মাল কিছুই লাগে না নবীজি বলেছিলেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে পেট কেটে ফেলা হবে এখন বলবে এই হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না কিছু আমাদের ভাই আছে Protestant version of Islam follow করে না না এটার ব্যাখ্যা করার দরকার নাই যে ব্যাখ্যার অধিকার আপনি আমার থেকে হরণ করেন কেন ব্যাখ্যা একটা করছি সত্য হলে হবে না হলে হবে না ব্লেম তো আমার ঘরে আসবে কে আমাদের দিন আপনাকে টেনশন করার দরকার কি আমরা বলছি এটা সিজার শেষ জামানে মেয়েদেরকে ধরা হবে পেট কেটে ফেলা হবে এবং পেটের ভিতর যা আছে বের করে ফেলা হবে আরো বলেছেন নবীজি শেষ জামানে গর্ভপাত বাড়তে থাকবে আপনার যে জিনা আপনার পর্নোগ্রাফি আপনার শহর মানে পর্নোগ্রাফি এখানে যত ফ্যাক্ট এই যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস এগুলোর ভিতরে আছে পর্নোগ্রাফি আমার সেটা আপনারা ভালো জানেন এবং এই প্রতিটা সেক্টর এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেক্টরগুলা এই যে মাদকের সেক্টরগুলা মিউজিশিয়ানগুলা আর অন্য অন্য যারা যারা আছে এই লাইনে এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী দেয়ার হোমোসেক্সুয়াল এবং ওদের সংগঠনও আছে আপনার শহরেই আছে এটা আপনার শহর ঢাকা দ্য সিটি অফ আখিরুজামা এখানে আপনি দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং এই দৃশ্য আজকে থেকে একশো বছর আগে এই বিশ্ব দেখে নাই যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আর নবী সাল আলী সাল্লাম তার জীবনের শেষের দিকে কাদিস বলেছেন লাস্টের দিকে জিব্রাহ আসলাম এসে জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে ইসলাম কাকে বলে কেয়ামত কবে হবে ইত্যাদি নবীজি এই হাদিসে বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না বা এভাবে বলেছেন যে তোমার জ্ঞান মাল মাসউল আন হাবি আলামিনা সাহেল প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না কিন্তু আলামত দুইটা বলতেছে মাত্র দুইটা একটা হচ্ছে যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ কাপড় নাই গায়ে পায়ে স্যান্ডেল নাই এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে তখন আপনি অপেক্ষা করেন কি আমাদের জন্য এই দৃশ্যটা কি লাস্ট একশো বছরের বিশ্ব দেখেছে কিনা আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতি রাত এখানে সূর্য ওঠে বিল্ডিং এর ফাঁক দিয়ে সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক ফাঁক দিয়ে তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে শোনেন কে আমাদের বড় সাইন হচ্ছে ভূমিকম্প বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে এবং বড় বড় তিনটা একটা পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে বাইনাইয়া দেখেছে কে আমাদের আগে আগে মুতায়ন শরীর প্রচন্ড রকম মহামারী ছড়াবে বড় বড় ওয়াবা আদাহু এরপরে আসবে সানাওয়াতুজালাজিল ভূমিকম্পের বছরগুলা যদি এখনকার এই মহামারীর সিজনটাই সেই মহামারী হয়ে থাকে আমি শিওর না যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন তাহলে এর পরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয় চিন্তা করেন যে এই এই যে কি বলবো উঁচু উঁচু দ্বিতল তিতল অট্টালিকাগুলোর কি হবে প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে আর এই কথা সেকুলারাও বলে শুধু তারাই সতর্ক করছে না যারা অনাইট পিপল এটা আপনার শহর এখানে আরো অনেক কিছু আছে এখানে আপনি পাবেন প্রতারণা আমানত এখানে উঠে গেছে নবী সালাম বলেছিলেন কে আমাদের আগে কি হবে আমানত উঠে যাবে খায়েনকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে খায়েন এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয় আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় আর এই কাজটা কে করে এই কাজটা মিডিয়া করে এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্য দিয়ে ছড়ানো হয় নগ্নতা অশ্লীলতা কোন কোনো ক্ষেত্রে মিথ্যা সংবাদ যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে এবং অলরেডি এই এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্রেইন ওয়াশড আজকে থেকে সত্তর বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দিবেন তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায় সেভেন্টি ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে দে আর সাকসিড আপনার শহরে দেখবেন প্রতারণা জালিয়াতি বাটপাড়ি চুরি ছিনতাই রাহাজানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এগুলো কে আমাদের আলামত আমি বলছি না যে আলামতগুলো আগে কখনো ছিল না এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল না এছাড়াও আরো বড় বড় কিছু আছে আপনার শহর আছে জায়নিস মুভমেন্ট আপনার শহর জায়নিস মুভমেন্টের বেস আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায় যে রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতবাদগুলোকে প্রচার করা হয় for example Shiaism for example Qadianism for example missionaries root level পর্যন্ত সেন্টার আপনার শহর শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে দশ দিন এতেকাফ করেন রমাদান মাসে এতেকাফ করে একটা শপিং মলে যান ওই চায়না টাউনে চলে যান আপনার নূর চলে যাবে আর যদি এই মলসগুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক তাহলে নূর আর আপনার ভিতরে নাই বুঝতে পারবেন নূর কি ওই দশটা দিন এতে কাজ করেন আল্লাহর সাথে থাকেন দশ দিন পর চলে আসেন শহরের ভিতরে দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না ভালো লাগবে না এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসিমিটিজম মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই না সম্প্রীতির সাথে হৃদ্যতার সাথে ভালোবাসার সাথে কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে অ্যান্টিসিমিটিজম তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোষে লড়াই করে নিজেরা নষ্ট ধ্বংস হয়ে যাক এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে আলেমদের সংখ্যা কমে যাবে এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের যে এই শহর এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে এই শহরে জন্ম নিয়ে এই শহরে অনেক এই শহরে শৈশব কৈশোর যৌবন পার করে পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে যে সারা বিশ্বকে ডিল করতে পারে যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কানাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে একটা স্কলার দেখান বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে এখানে এখান এই শহর আপনাকে স্কলার প্রডিউস করতে পারে নাই কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক তারপর এখানে আপনি জামা ইমারা ঐক্য ইউনিটি কিছুই পাবেন না প্রচুর সমস্যা এগুলোকে আমাদের সায়েন্স এখানে আপনি পাবেন নাস্তিকতা আপনি পাবেন কুফর আপনি শিরিক পাবেন ফাঁসেকে জুলুম পাবেন জুলম জুলম এই শহরটা জুলমের শহর সুযোগ পেলেই যেন আরেকজনকে ঠকাতে হবে মানসিকতা নিয়ে বড় হয় চান্স পাইছি দশ টাকা ঠকায় দিব ওই ঠকায় দেওয়ার ফলে মনে হলো আমার ক্রেডিট আমি এটা আমি অ্যাচিভ করলাম কিছু একটা এই শহরের মানুষ আলটিমেটলি পরকালকে ভুলে গেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াউমা ইয়াকুমুন্নাস লিরব্বিল আলামিন আয়াতটা ভুলে গেছে সেদিন কি অবস্থা হবে যেদিন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে আরো আরো আছে এই শহরের পুরো জেনারেশন ইয়াং জেনারেশন স্পেশালি তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসছে তাদের কোনো ইসলামিক ইসলামিক যে অ্যাম্বিশন ইসলামিক গোল বা the aim in life Islamic concept এটা নাই তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল বেলাইনে ছিল হয়তো মাদকের সাথে ছিল গিটার বাজাতো বা ড্রামস প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরো অন্যান্য খারাপ কিছু করেছে এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহর ইসলামের দিকে আসছে এটা সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন ইসলামিক যে মানে গোল অফ লাইফ এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা এখনও জানে না যে তারা জীবনের গোলটা কি যে ব্যক্তিকে যে ব্যক্তিকে পুলসিরাতের মধ্যে পার করে দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি সফল এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে ডেফিনেশন অফ সাকসেস এইটা যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো জান্নাতে প্রবেশ করব এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যের ডেফিনেশনটা কি বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার সাফল্যের ডেফিনেশন একটা চাকরি একটা ব্যবসা একটা বড় বড় কিছু বড় বিল্ডিং সুন্দরী নারী এই আর অনেক বিষয় আছে যেগুলো এক ক্ষুব্ধে বলা সম্ভব না শেষ করছি শেষের দিকে আসছি এখানে প্রাকৃতিক বিপর্যয় আছে পরিবেশটা ন্যাচারাল নাই এখানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না এখানকার পানি আস্তে আস্তে লেয়ার নিচে নেমে যাচ্ছে যদি আমরা বলি এটাও দলিল আছে কোরআন সন্ন্যায় বলবে যে এরা পাগল হয়ে গেছে এগুলো থাকতে পারে সুরা মুলকে শেষের একটা পড়েন কুল আর আইতুম ভেবে দেখো হে মানব জাতি কোনোদিন যদি সকাল করে দেখো যে পানির স্তর নিচে নেমে গেছে কোন সেই ইলা আছে বা কে আছে তোমাদেরকে সুপেয় পানি প্রবাহিত পানি এনে দিবে পুরো বাংলাদেশে কোন সেটা শহর যেখানে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে দিন দিন মানুষের এখনো হুশ হয় না ডেঞ্জার জায়গায় আমরা অবস্থান করছি আমরা এখন শেষ করবো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পরিবেশগত বিপর্যয়ের কথাই বলেন নৈতিক অবক্ষয়ের কথাই বলেন আপনার বস্তুবাদিতার কথাই বলেন অর্থনৈতিক যে ইসলামিক ট্র্যাক থেকে সরে আসার কথাই বলেন পলিটিক্যাল শিল্পের কথাই বলেন এই যে আপনি উঁচু বিল্ডিং এর কথা বলেন এই যে বেহায় নারীদের কথাই বলেন নগ্ন অশ্লীলতা আপনার পর্নোগ্রাফি আপনার জিনা সমকামিতা সব কিছু কি আমাদের বড় বড় সায়েন্স যেগুলো আপনি দেখবেন আপনার শহরে হান্ড্রেড পার্সেন্ট মজুদ আছে এবং এরকম যত শহর সারা ওয়ার্ল্ডে আছে তাদের মধ্যে আরো বেশি পরিমাণে আছে তবে আমাদের শহরে কম নাই এই আমরা যখন এই শহরে প্রবেশ করি ঢোকার সাথে সাথে মনে হয় যে আমরা ঢুকলাম ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান জন্য আমি বলি ঢাকা দ্য সিটি অফ আখিরুসালাম আমার সাথে অনেক একমত হতেও পারে নাও হতে পারে যারা দ্বিমত পোষণ করে তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তাদের প্রতি আমার কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই কারণ আমি যা বলছি বা আমরা যা বলছি এটা যদি সত্য হয়ে থাকে হিস্ট্রি উইল রিমেম্বার ইট এটাকে ইতিহাস মনে রাখবেন ইনশাল্লাহ একসময় আমরা থাকবো না তো মানুষ মনে রাখবে যে অমুক অমুক অমুক অমুক এই কথাগুলো আগেই বলে গেছে আর যদি আল্লাহ না করুক এগুলো ভুল হয় তাহলে ইতিহাস আমাদেরকে ভুলে যাবে যেমন করে ইতিহাস অনেক মানুষকে ভুলে গেছে আর যাদের কাছে এই নলেজগুলো আছে কিন্তু তারা সেগুলো জনগণকে বলছেন না বা নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করছেন বা কুফার ফাসেক জালেম মোশেক মুনাফেকদের সাথে আতাত করছেন আপোষ করছেন ওদের পক্ষ নিয়ে কাজ করছেন বা রিয়েল কথা বলছে তাহলে আমরা বলবো ইতিহাস আপনাদেরকেও মনে রাখবে বাট এই উম্মতের গাদ্দার হিসেবে মনে রাখবে ইনশাআল্লাহ কি করবেন ঢাকাবাসী সলিউশন আমি কয়েকটা বলতে পারি পয়েন্ট আকারে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করেন যে কি জন্য আপনারা পৃথিবীতে আসছি আমরা আমিও কিন্তু ঢাকাবাসী এখন আল্লাহ পাক আমাকে এখানেই জুড়াই দিয়েছেন তাকদির কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের একজন হয়েই বলছে যে প্রথমে জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত যে আমরা কি জন্য পৃথিবীতে বসবাস করছি উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা এই পাশবিক লাইফ লিড করা খাবো দাবো লাক্সারিয়াস জামা কাপড় পরবো ঘুরে বেড়াবো ফ্যান্টাসি এক সময় আমরা মারা যাব এরপরে কি আসলে এর পরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি আর দুনিয়াটাকে প্রয়োজন মনে করি দুনিয়া আমার হাজত যতটুকু লাগে সন্তুষ্ট থাকি দশ হাজার টাকায় সংসার চললে বিশ হাজার টাকা দিকে না যাই একতলা বাড়িতে হয়ে গেলে দুইতলা বাড়ি করার ওদিকে না যাই বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় করি এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি ফমান নার উদ্খিলাল একটা মনে রাখবেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল আর কেউ সফল না ওই যে ট্রাম্প নেতানিয়াহু এই হাবি জাবি বাইডেন মাইডেন এই যে যা যা আছে আমাদের পুতিন টুতিন ফেরাউন নমরুদ কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে কেউ সফল না এরা যদি পরকালে জাহান নামে যায় ওটাই আলটিমেট ওদের ধ্বংস আর যে ব্যক্তি আপনি আমি অমুক আব্দুর রহিম আবদুল্লাহ আব্দুর রহমান যে আছে সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায় একটা ভ্যান চালায় রিক্সা চালায় যাই চালায় পরকালে যদি সে জান্নাতে যায় এই ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে এটা ঢাকাবাসীর প্রতি প্রথম নসিহা দুই নম্বর হচ্ছে যে বস্তুবাদিতা ছাপতে হবে বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি ডুবে থাকা আল হাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই কনসেপ্ট থেকে বের হতে হবে আল্লাহ পাক কিন্তু বলেছেন কাল্লা সাউফা তাআলামুন ধমক একটা অবশ্যই জানবে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন আবারো বলছি অবশ্যই জানতে পারবে কাল্লা লাউ তাআলামুন ইলমাল একবারে বিশ্বাস নিশ্চিত জ্ঞানের সাথে জানবে কবরে গেলে কোনটা আসলে কি ছিল লাতারা উন্নাল জাহিম প্রত্যেক চোখ অবশ্যই জাহান্নাম দেখবে তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে এবং প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ পাকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন এই নেসিয়াতে আমার প্রতি আপনাদের প্রতিও যে আমরা বস্তুবাদী না হই দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি পরকালের বান্দা হয়ে বাঁচি আল্লাহ পাক দুনিয়াকে আপনার পায়ে এনে দিবেন ইনশাআল্লাহ একটাবার মনে নিয়াত করেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো আল্লাহর জন্য মরবো আল্লাহর জন্য আমার সলাদ আমার কোরবানি আমার সবকিছু দুনিয়ার যা যা প্রয়োজন আপনার আল্লাহ আপনার পায়ের সামনে এনে হাজির করে দিবেন ইনশাআল্লাহ দেখবেন এক জায়গায় গেছেন আপনার জামা নাই দেখবেন কেউ একজন জামা হাদিয়ে দিয়ে গেছে দেখবেন খেয়াল করে যাচ্ছেন টাকা পয়সা নাই কেউ হাতে টাকা দিয়ে চলে যাবে শত শত এরকম মানে ঘটছে আমার জীবনে বলে শেষ করতে পারবো না বললে আবার কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছেন অতিরিক্ত মাত্রায় সহি তারা বলবে আমি আবার সুফিজমে চলে আসছি ভয় পাই আমি খুব তাদেরকে নিয়ে আর কি তারা অলওয়েজ আমার কথাগুলোকে মার্ক করে বা আমাদের কথাগুলোকে একটা যদি স্লিপ অফ টাং বের হয়েছে এইটা নিয়ে কথা হবে আসে মানে কে যেন ওদেরকে দায়িত্ব দিছে যে এটাই তাদের দায়িত্ব ভাই এই সময়টা আল্লাহর বাস্তে দিনের পথে ব্যয় করেন আপনি আপনার জায়গা থেকে কিছু উম্মার জন্য কিছু করেন অনেক ভালো হয় বা আমরা যদি ভুল করে থাকি স্বাভাবিক একটা মানুষ তো ভুল করতেই পারে আপনি ভুলটাকে কনস্ট্রাকটিভলি ধরায় দেন আসেন ডিসকাস করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক এমন তো হতেই পারে যে আপনার বুঝ হচ্ছে এই বুঝটা বেটার এমন আপনি যে স্কলার শায়েক পূজা করছেন তারা তো আমার মাঝাব মানে না কিন্তু শায়েক পূজা ঠিকই করে শায়েক যে পূজা করছেন সেই শায়েকের চাইতে অন্য একটা শায়েকের কথা তো বেশি বেটার হতেও পারে কেমন করে ধরে নিলেন যে এই ব্যাখ্যাটাই চূড়ান্ত সালাফদের ব্যাখ্যাই নিব ঠিক আছে বাট সালাফরা এতটা বোকা ছিলেন না তারা কোরআন সুন্নাকে দিয়ে জগৎকে ব্যাখ্যা করতেন এমন ছিলেন না তারা তো ব্যাপারটা এরকম আমরা বস্তুবাদী না হই আমরা জীবন উদ্দেশ্যটা ফিক্স করি দুনিয়াকে প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ দুনিয়াকে আল্লাহ পাক আপনার পায়ের সামনে এনে হাজির করাবে ইনশাল্লাহ আর তিন নম্বর একটা নসিহা হচ্ছে আপনি হালাল রিজিকের সোর্স করেন হারাম রিজিকের দিকে যায় না আমরা যত পরিশ্রম করছি শিক্ষা এই যে আমাদের ছোটাছুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মূল একটাই কারণ রিজিক রিজিক আর এই রিজিকটা নেয়ার জন্য আমরা কিন্তু হালাল হারামে পরোয়া করছি না শুধু এতটুকু ফিক্স করেন মাথার মধ্যে হালাল খাবো হারামে যাব না আল্লাহ তুমি আমার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হোক সেটা ছোট আমার পরিবার যেন চলে যায় এবং ঢাকায় এরকম রিজিকের অনেক সোর্স আছে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন অতএব হালাল রিজিকে থাকেন হারামে যায় না কোনোভাবেই সুদের সাথে আপোষ করেন না ঘুষের সাথে আপোষ করেন না দুর্নীতি করেন না কোনোভাবেই আপনি প্রতারণা করেন না অন্যের সম্পত্তি আত্মসাত করেন না জুল চার নম্বর বলবো পরিবার পারিবারিক ব্যাপারটা আপনার পরিবারটাকে আদর্শ পরিবার গড়ে গড়ে তোলার চেষ্টা করেন এমন একজন জীবন সঙ্গিনীকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে যে দিন বোঝে এবং যে আপনার কনসেপ্টের সাথে একমত এবং যে চায় যে আপনি দিনের জন্য কিছু করেন আপনার জন্য নামাজে দোয়া করে আপনার দিনের বিষয়গুলো গুছায় দেয় এমন স্ত্রী ঘরে থাকলে ওই স্বামী বিশ্বজয় করতে পারবেন ইনশাল্লাহ আর যদি এমন স্ত্রী আপনার ঘরে না থাকে আপনার পুরো জীবন এই স্ত্রীর পিছনে কাটাইতেই শেষ হয়ে যাবে এই পুরো পুরো বিষয়টাই আপনার জন্য ফিতনা হয়ে যাবে ইন্নামা আমওয়ালুকুম এরকম হয়ে যাবে আর তো আদর্শ পরিবার গড়ার জন্য স্ত্রী খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভুল করবেন না এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যে রূপের কারণে বা বংশের কারণে বা টাকা পয়সা দেখে বিয়ে করেছেন পরে আপনি আর অ্যাডজাস্ট করতে পারছেন না দেখলেন যে তার মধ্যে দিনদারিতা বাদ দিয়ে সবই আছে এমন জায়গায় যায় না দিনদারিতে থাকলে ওইটা নিয়ে থাকেন বাকিগুলো ইগনোর করেন সন্তান যখন হবে তাদেরকে প্রত্যেককে আদর্শ সন্তান হিসেবে মানুষ করতে হবে সন্তানদের খাবারের ব্যাপারে সচেতন থাকবেন ওদের পড়াশোনা ওদের কার সাথে মিশছে বেশি ডিভাইস দিবেন না ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন এগুলো ভালো হবে ইনশাল্লাহ আমি আরও বলবো যে এখানে আরও নাসিহা হচ্ছে যে জ্ঞান অর্জনের পিছনে সময় দেন আমল করার আগে জ্ঞান মানে এল মোকাবিল কৌলি মানে আমাল সই বুখারে একটা বাব আছে কথা কাজের পূর্বে জ্ঞান মানে জ্ঞানটাকে অর্জন করেন আমি সাবজেক্টগুলো বলেছি কোন কোন সাবজেক্ট কোরআন সন্না হিস্ট্রি ইসলামিক ইতিহাস ইকোনমিক্স ফিলোসফি এগুলো একসাথে করে পড়াশোনা করেন ইনশাল্লাহ দেখবেন আপনার পাঁচ বছরের পরিশ্রম আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে আসবে ইনশাল্লাহ আমি কখনো বলি নাই যে ওলামা গ্রামের সহমতে যাবেন না ইত্যাদি ইত্যাদি আমি বলেছি শুধুমাত্র একটা ঘরানার ওলামার কাছেই পড়ে থাকবেন না সমস্ত ওলামায় কেরামকে ভালো চোখে আগে দেখতে শেখেন সবার কাছ থেকে জ্ঞান নেওয়া শেখেন যদি আপনি শুধুমাত্র সালাফিজমই থাকেন আমাদের সোকল সালাফিজমের কথা বলছি তাহলে তো আপনি আপনি কমই ঘরনার আলেমের কাছে জ্ঞান পাবেন না সিম্পল তাহলে মনে হবে যে এদের কাছে কোনো জ্ঞানই নাই এটা তো এটা তো অহংকার কেবর যেটা ইবলিসের ছিল কি কি করতে হবে খোলা মনে সব আলেমের দ্বারস্থ হন এবং সবার কাছ থেকে জ্ঞান নেন সবার ভালোটাকে নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন কারণ এমন কোনো আলেম আপনি পাবেন না যার একশো পার্সেন্ট পারফেক্ট আর আমাদের কিছু ভাই চাই একশো পার্সেন্ট পারফেক্ট একজন মানুষ আসুক আমরা তার আনুগত্য করবো আসলে এমনটা হবে না জিব্রাহিল আলি ইসলামকে যদি পাঠানো হয় এরা তার প্রতি সন্তুষ্ট হবে না বলবে আপনার পাখা কেন আপনি মানুষ না কেন আপনার পাখার দলিল কোথায় এদের কাছে সময় নষ্ট করেন না সমস্ত ওলামা একরামকে শ্রদ্ধা করেন আমার আমার ভিউ বলছে প্রত্যেকটা ওলামা একরামকে শ্রদ্ধা করেন সম্মান করেন তাদের সহবতা যান জ্ঞান শিখেন কিন্তু এই সাবজেক্টগুলো এড়িয়ে যাবেন না শুধুমাত্র ইসলামিক লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি এখনকার বিষয়কে বুঝতে পারবেন না একই সাথে অ্যাট দ্য সেম টাইম আপনি শুধু জেনারেল লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি সব কিছুকে ডিল করতে পারবেন না একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে আসেন একটা এটাকে মিউচুয়াল করে সামনে যান ইনশাল্লাহ দশটা বছর পরিশ্রম করলে ইনশাল্লাহ রেজাল্ট পাওয়া যাবে এর সাথে আমি বলবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন যে জানা অনুযায়ী আমলটা যেন করতে পারে আর এর সাথে আমি একটা কথা বলবো ঢাকাবাসীর জন্য গ্রামের বাসাগুলোকে প্রস্তুত করে রাখেন আপনি শহরে চিরদিন থাকতে পারবেন না করিয়াতিন ইল্লা কবলা ব্যাখ্যা ওদের কাছে শুনে নেন বলে আমরা অনুবাদ বলছি এমন কোন কারিয়া নাই যাকে আমি কেয়ামতের আগেই ধ্বংস করব না আও মুআযযিবুহা আযাবান শাদীদা অথবা কঠিন শাস্তি প্রদান করব না এমন কোন শহর নাই পৃথিবীতে অনেক আগেই এটা কিতাবে লেখা হয়ে গেছে ভূমিকম্পের মাধ্যমে হোক বা আপনার মহামারীর মাধ্যমে হোক বা আরো বড় কোনো গজবের মাধ্যমে হোক ঢাকা উইল কলাপস কোনো শহর কনস্ট্যান্ট থাকবে না হিজরত আপনার গ্রামের বাড়ি আপনার এই যে সেখানকার কৃষিভিত্তিক অর্থনীতি ভালো অর্গানিক ফুড এগুলো তো অভ্যস্ত হন ওখানে যাওয়া আসা শুরু করেন ঢাকা আপনাকে ছাড়তে হতে পারে সামনে ওয়ার্ন করছি আমরা এবং এরকম বড় বড় শহরগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই শহরটা উৎপাদন কেন্দ্রিক নয় আমদানি রপ্তানি কেন্দ্রিক একটা মাল হামা সবকিছুকে ব্লক করে দিবে এখানে যারা থাকবে তারা আফসোস করবে যদি আমরা এখান থেকে আগে লিভ করতে পারতাম এটা প্রস্তুতি রাখেন সর্বোপরি আল্লাহ আমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন আমাদের জ্ঞান আমাদের টাকা পয়সা আমাদের স্ত্রী সন্তান আমাদের এই যে জামা ইমারা এগুলোকে দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করেন যতটুকু পড়েন ইনশাআল্লাহ সমসাময়িক বিষয়গুলো পড়েন আগামীর জন্য প্রস্তুত থাকেন এবং আপোষে ইখতলাফ না করে যারা ইখতলাফ করে ওদেরকে ভুলে যান আপোষে যারা ইখতলাফ করে না অনম্য জামা কনসেপ্টে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিয়ে শান্তিপূর্ণভাবে মাক্কি জীবনে রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে এগিয়ে গিয়েছিলেন আপনার এই শহরটা হচ্ছে কোনো বেটার জায়গা নয় এইভাবে এগিয়ে গিয়ে আপনি একটা জেমা বা একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করেন এটার খুব অভাব সারা দেশে এটা যদি করতে পারি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের মধ্যে একটা রুহামা দিবেন একটা জামা দিবেন একটা সুন্দর মৈত্রী ভালোবাসা থাকবে এবং এই শহরের যে জাহিলিয়াতগুলো আছে এগুলোকে স্কিপ করা আমার জন্য সহজ হবে কারণ একা একা আপনি কিছুই করতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করা তৌফিক এনায়তুল আমিন আজকে সময় আসলে সংক্ষিপ্ততার কারণে অনেক বিষয় স্কিপ করে গেলাম ইনশাআল্লাহ তাহলে আগামীতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আকুল কওলি হাযা আস্তাগফিরুলি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম السلام عليكم ورحمة الله ما يعشان কারীমুন বাররাউফুর রহিম আলাইকুম